শুরু কর শুরু কর শুরু কর শুরু কর অ্যাটলিস্ট শুরু কর ফার্স্ট ফার্স্ট ফার্স্ট ও সে first first first first first first first এত সময় লাগে না তোরে ভাই first first yes yes yes yes yes ও সেই খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা খেলা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা ও বাইরে চিট ওয়েন্ট চিট ওয়েন্ট বাইরে চলে গেলাম আবার বাইরে শিট শিট হচ্ছে না হচ্ছে না এই তো এইবার পারবো এইবার পারবো এইবার পারবো এইবার পারবো এইবার পারবো ও দুইটা কোয়ালিফাই করলেও অলরেডি এই তো এসেছি যা রে ভাই তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা এ, ও চাপা পড়িস না চাপা পড়িস না চাপা পড়িস না চাপা পড়িস না ও শিট এলিমিনেট শিট শিট এত বাজে খেলি আমি lead হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হবে হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি এসো খেলা হবে এই যে এসে পড়ছে খেলা হবে one, two, three, one, two, three, one, two, three. One, two, three, one, two, three, one, two, three, one, two, three, one, two, three, one. One, two, three, one, two, three, one, two. Oh shit. Oh shit. Yes, Oh. যাই ভাই এদিকে যাই এদিকে যাই এদিকে যাই এদিকে যা এদিকে এদিকে ইয়েস রাউন্ড ওভার ইয়েস এইবার আমার খেলা দেখি কি হয় এমনিতেই আমি পুরো প্ল্যান না দেখি করা যায় one two three one two three one two three oh shit oh shit এটা আরও ভয়ানক খেলা সেই সেই সেই সেই সেই খেলা হচ্ছে সেই খেলা হচ্ছে ও সেই সেই সেই নেক্সট রাউন্ড দেখি কি হয় কোন সবাই শিখবে সবাই জিতবে দেখি দেখি আবার কি আসলো কি সপেট দেখি দেখি দেখি দেখি দেখি দেখি দেখি দেখি দেখি দেখি দেখি দেখি কোনটা আছে ও ও ও ও সেই সেই সেই সেই সেই আয় আয় দেখি দেখি ও সে ও এটা আরো ভয়ানক দেখি কি করা যায় কি করা যায় কোনো মতে বাঁচলাম কোনো মতে বাঁচলাম ও oh মাই গড সেই সেই সেই এটা আসলে ভয়ানক ভয়ানক ভয়ানক বাঁচতে গেলাম বাঁচতে গেলাম বাঁচতে গেলাম ও যাস না ও শীত পড়ে গেলাম আবার পড়ে এই না যে কি কঠিন পারবো পারবো পারবো ওফ আবার লাত্তি মারলো শালা শালা শালা লাত্তি না Activar-se, ele activar-se, chalé. আচ্ছা, আবার লেভেল থেকে গেলাম ছি আমি কিচ্ছু খেলি না কিচ্ছু খেলি না কিচ্ছু শিট এলিমিনেট শিট ভালো খেলা হলো না হেরে গেলাম হেরে গেলাম হেরে গেলাম নেক্সট টার্ন ভালো খেলবো অবশ্যই ভালো খেলবো oh no no no no no no no এমন হতে পারে না আমি এত খারাপ খেলি কেন এইবার ভালো খেলতেই হবে এবার ভালো খেলতেই হবে এবার ভালো খেলতে ও এটা আরো ভয়ানক অ্যাভয়েড লাভ দিবা লাভ লাভ দাও লাভ দাও লাভ দাও লাভ দাও লাভ দাও লাভ দাও এই তো লাভ দাও লাভতে লাভতে সালারা লাভতে তাড়াতাড়ি তাড়াতাড়ি ও সেই খেলা নতুন নতুন নতুন নতুন নতুন şey şey şey. Bang bang bang. Ses kar ses kar ses kar. Şey şey şey mar mar mar. Mar mar mar mar mar. Mar ey জিতে গেল জিতে গেলাম জিতে গেলাম